সম্পূর্ণ এদেশের মানুষকে মুক্ত করে করবো ইনশাল্লাহ এবারে এই বাড়িতে একলা বাড়ি কাছে هديناه ملكا عظيما তৈরি হবে এবং কিছু দেশীয় জ্বালানি আরও বৈশ্বিক জ্বালানি